السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه فسبحان الذي لا يحصى امتنانه في اللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا الرسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقهرا وقاله الحميد الذين أنزلوا অঞ্চল দিনাজপুর জেলার কাহারোল উপজেলার তেরো মাইল গড়েয়াহাট মাহফে ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার উনিশ দুদিন ব্যাপী আয়োজনের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলমিদিন মৌলানা আব্দুল মান্নান সাহেব আজকে মাহফিলের বিশেষ মেহমান আমার পূর্বে কথা বলেছেন মৌলানা এইচ এম আব্দুল মমিন সরকার আজকের প্রোগ্রামের অনারেবল চিফ গেস্ট দিনাজপুরের নির্বাচনী আসনের মাননীয় সংসদ জননেতা জনাব মনোরঞ্জন শিল গোপাল উপস্থিত হাজারাত ওলামাই কেরম ফদল ইসলাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বর্ণপস্থিত আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই ফুল বাগান সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকল মমিনদের প্রতি আমার রইল আন্তরিক ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু সালামের জবাব একটু ভিসা ভিসা মনে হলো একটু শক্ত করে জবাব দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করেছেন আল্লাহ পাক আমাকে অনেক অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তবে একটু এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম জনিত কারণে আমাদের মেইন যে অস্ত্র কণ্ঠ ঠান্ডা একটু ধাক্কা মারতেছে বারবার সম্মানিত ভাই একটু দোয়া চাই দোয়া করবেন না আমি তো আপনাদের নতুন মানুষ না পুরাতন মানুষ আসি আপনার সাথে আমার একটা আলাদা মহব্বত হয়ে গেছে মানিক ভাই মান্নান ভাই এখানে অনেকেই যারা আছেন সবার সাথে একটা ঋদ্ধিক ভাব হয়েছে তা আসি সবার মহব্বতে চলে আসি সম্মানিত ভাইয়েরা আমি বিগত ফোর টাইমস এসেছি গতবার আসতে পারিনি একটু ইনসাইডে ছিলাম ইনসাইড বুঝলেন তো বুঝি বুঝি আচ্ছা মাদ্রাসা ইউসুফিয়ে ছিলাম সম্মানিত ভাইয়ারা আসতে পারিনি এবার আপনাদের এই জন্নাতের মুখ আমাকে আবার দেখার তৌফিক দিয়েছেন আমি খুবই আনন্দিত এবং আসার যিনি তৌফিক দিলেন সেই মহান জাল্লা দরবারে আমরা সবাই আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت সম্মানিত হাজিরিন আমরা এমন একটি জায়গায় বসে আছি যে জায়গাটা এত বরকতপূর্ণ যদি আমরা দেখতে পেতাম তাদেরকে তাহলে আমরা বসার জায়গা পেতাম না বলবেন না ফেরেস যদি আমরা দেখতে পেতাম বসার জায়গা পেতাম এত ফেরেস এখানে বসে আছে এত ফেরেস এখানে আঞ্জাম দিচ্ছে কিসের কারণে আসতে বলবেন না কিসের কারণে কোরআনের কারণে ওই সমস্ত ফেরেস তারা কি বলতেছে ওই সমস্ত ফেরেস তারা বলছেন ও আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কোরআন শুনতে এসেছে আল্লাহ তখন বলছেন ও ফেরেস তারা এই বান্দাগুলো আমাকে দেখতে আসলো আমার কোরআন শুনতে আসলো আমার দিন বোঝার জন্য হাজির হলো এই সমস্ত বান্দা আমাকে দেখে নাই আমার সুলকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করে সমস্ত বান্দা আমার টানে এসে বসে আছে ও তারা সাক্ষী থাক এই সমস্ত বান্দার তাম সেন্দিগের সমস্ত গুণ আমি আল্লাহর গুণান আমি মাফ করে দিলাম জোরে বলি আল্লাহ এত বরকত এই মাহফিলে নামাজ না পড়লেও চলবে নাকি আবার এমন কিছু ভাবতেছেন নাকি খুব বরকত এটা সম্মানিত ভাইরা কেমন বরকম আলোচনা একটি বৈঠক একটি মুহূর্ত বছর নফল ইবাদত করলে যে সব হওয়ার কথা তার চেয়ে বেশি সব দিয়ে দেন এমন একটি বৈঠকে কেউ বসবে বলে তাহলে কি বসে গেল আমরা কি বরকতি জায়গায় বসে আছি সম্মানিত হাজিরিন এত বড় মাহফিল কন্ট্রোল করার জন্য কেউ পারবে না কোনো মানুষ পারবে না এই কন্ট্রোল করার দায়িত্ব আমরা মূলত দিয়েছি কাকে আসতে বলবেন না কাকে এবং সবারই একটা দায়িত্বশীলতা আছে না নাই সবাইকে দায়িত্ব নিতে হবে ভাবতে হবে এটা আমার মাহফিল প্রত্যেক ব্যক্তি ভাববেন এটা আমার মাহফিল তাহলে আর কোন প্রকার হট্টগোল কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো প্রকার অনিয়মতান্ত্রিকতা এগুলো হতে পারে মাহফিল কি কমিটির না সবার কোন ব্যক্তির না সবার সবার আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি শুরুতে আমি যে সুরা থেকে কথা বল যে সুরা থেকে তেলাওয়াত করেছি সেই সুরাটির নাম হলো সৌরাতুন নিসা সৌরাতুল নিসা নিসা মানে হলো নারী জাতি মহিলাদের সোরা মহিলা মহিলা কাকে বলে যারা মহল্লায় থাকে এখন মহিলা কি মহল্লায় আছে না বাজারে আছে বলেন বলেন মহিলা মহল্লায় না বাজারে বাজারে অথচ নাম হচ্ছে মহিলা মহিলা মানে হলো তারা মহল্লার নির্দিষ্ট জায়গার মধ্যে তারা অবস্থান করবে কিন্তু আজ নারী স্বাধীনতার নামে চলছে আজকে সমাজে অবাধ আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা শিক্ষা বেড়েছে শিক্ষিত বেড়েছে কলেজ বেড়েছে মাদ্রাসা বেড়েছে হ্যাঁ। মহিলা বেড়েছে কি বলে ইউনিভার্সিটি বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে কলেজ বেড়েছে মসজিদও বেড়েছে সবই বাড়ছে সাথে পিঁয়াজের দামও বাড়ছে বাড়ছে নাকি আগে আগে পেঁয়াজ কাটতে চাচি আমার চোখে পানি আসতো এখন পেঁয়াজ কিনতে চাচার চোখে পানি আগে আসে চাষি কাঁদবে কখন চাষি তো পেঁয়াজ পাই না আজকে আমি শুনেছি ঢাকাতে পেঁয়াজের কেজি ছিল মাত্র দুই শত ষাট টাকা আপেল একশো টাকা আর পেঁয়াজ হলো আড়াইশো টাকা যারা এরকম পণ্য সামগ্রীর দাম নিত্য প্রয়োজনীয় খাদ্যে যারা সংকট সৃষ্টি করে তারা হলো জাহান নামী আসতে বলবেন না ঠিক কিনা তারা কি জাহান নামী এই ক্রাইসিস তারাই সৃষ্টি করে যারা বেইমান খাদ্য কে দিয়েছেন আসতে বলবেন কে দিয়েছেন খাদ্য সংকট কে করে আল্লাহ আল্লাহ কোথাও কিছু বাদ দিয়েছেন আল্লাহ কোথাও কোনো কিছু বাদ দেননি সব দিয়ে দিয়েছেন সব কিছু পরিপূর্ণতা দিয়েছেন মানুষ না খেয়ে মারা যায় না মানুষ খেয়েই মারা যায় ঠিক কিনা বলুন শুধু আল্লাহ মানুষকে চালান না সকল জীব জন্তু জানোয়ার গুলোকেও চালান এমনও প্রাণী আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সেই প্রাণীর সকাল সন্ধ্যার খাবার যোগান দেন কে আল্লাহ ওই যে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী তিনি তিমির ওজন হলো একশত পিষ্টন ওজন সে একশত পিষ্টন ওজনে যে বাচ্চা তিমি আছে সেই তিমিটাকে প্রত্যেক দিন মা তার সন্তানকে পঞ্চাশ থেকে ষাট মন দুধ পান করায় বলবেন না এইরকম করে আকাশের দিকে তাকান জমির দিকে তাকান বনাঞ্চলের দিকে তাকান সব কিছুর পরিচালনা কে করেন কয়েকদিন আগে একটা ঝড় হয়ে গেল ঝড়ের নামটা হলো নাম হলো পুরুষ আজকের এখন নারী শ্বাস পুরুষের সামনে আসলে হিজরা নাম নামগুলো তো মানুষই দেয় এটা মনে হয় এবার পাকিস্তান থেকে নামটা এসেছে সিডর আইলা তারপরে নার্গিস তারপরে ফণি শেষে হলো বুলবুল এই বুলবুল আঘাত এনেছে সুন্দরবনে সুন্দরবনে এবার বুক পেতে সব ঝড়কে কন্ট্রোল করে দিয়েছে সুন্দরবন কার অনেক কিছু পুরা আছে মানে আমাদের সুন্দরবন কার এ দেশ কার অনেক আমার দেশ বলে না হ্যাঁ, হ্যাঁ। দেশটা কার জমিনের মালিকানা কার আল্লাহ সেদিন আমার রাজবাড়িতে একটা প্রোগ্রাম ছিল আমার পাশে এক এমপি মহোদয় বসেছিল এমপি মহোদয় বললেন একটা প্রশ্ন কি প্রশ্ন ওই যে মসজিদে লেখা থাকে জমিদাতা জমিদাতাও ও কিসের জমি আল্লাহ জমির মালিক মানুষ নয় জমির মালিক আল্লাহ ঠিক কিনা বোঝা গেল পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গা থেকে বলে যে আমার নাম লিখে দে আসলে আসলে নাই জমি দিয়ে দেব কাকে দেব জমিটা বলো তো কার আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ সব কিছু চান এই যে বিশাল আকাশ এই সামিয়ানা না থাকলে আকাশটা সোজা দেখতে পেতাম এই বিশাল আকাশে ভিতরে আল্লাহ পাক অসংখ্য গ্যালাক্সি দিয়েছেন প্রত্যেকটি গ্যালাক্সির মধ্যে অসংখ্য তারকা দিয়েছেন এক একটা তারকা সূর্যের চেয়েও নয় লক্ষ গুণ বড় সূর্য এই পৃথিবী থেকে তার লক্ষ গুণ বড় এত বড় একটা তারকা সেই তারকা আল্লাহ আসমানে এত সংখ্যক রেখে দিয়েছেন এক একটা গ্যালাক্সিতে যে তারকা আছে সেই তারকা গণনা করার জন্য যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় একটা করে তারকা গুনবে এক সেকেন্ড সময় একটা গ্যালাক্সির তারকা গুনতে সময় লেগে যাবে তিন হাজার বছর একটু আসতে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ কত মহান আল্লাহ কত বিশাল আল্লাহ কত বড় তার সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায় আল্লাহ শুধু আমার রব তিনি নন তিনি সবার রব সবাইকে তিনি চালান সূর্য তিনি চালান চন্দ্র তিনি চালান সমস্ত প্রাণীগুলো তিনি চালান এই যে পোকাগুলো লাইটের আগায় আগায় উঠতেছে ঘোরাফেরা করছে এর মধ্যে একটা হাড় আছে না নাই ছোট্ট ছোট্ট মাসির হাড় আছে না নাই সেই মাসির সিকিউরিটি কে দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন একটা মাসি যখন কোথাও পড়ে যায় খাবারে পড়ো অথবা কোথাও পড়ো আমার আপনার চোখ হলো দুইটা মাসের চোখ হলো তিনটা যেরকম এবং সে যখন কোথাও বসে দুই দিকের দুইটা অ্যান্টিনা সে খাড়া করে দিয়ে রাখে যখন কোনো বায়ুর চাপ বেড়ে যায় তখন সেভাবে আমার দেহের উপরে হামলা হচ্ছে বায়ুর চাপ বাড়তেছে অ্যান্টিনা ওয়ার্নিং দিচ্ছে তারা তের এখান থেকে উঠ আমার জিকির কর যেরকম সুবাহান আল্লাহ সব তিনি চালান সব তিনি পরিচালনা করেন অতএব সেই আল্লাহর দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই দুনিয়াতে কারণ করতে চলবে না একমাত্র আনুগত্য হবে কার আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আনুগত্য আলোচনার সাবজেক্ট কি আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 69 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আনুগত্য করবে দুইজনের এখানে দুইজন আনুগত্যের কথা এসেছে এক নাম্বার কার আসতে বলবেন না কার আমার সৃষ্টিকারীকে আমার পালনকারীকে আমাকে খাওয়ানকে আমার রিজিক যোগান দেনকে আমার নাকে অক্সিজেন দেন দেনকে আমার হার্টটা পরিচালনা করেন কে আমার পালটা চালান কে পালটা আমাদের বুকে না মাথায় ভালো করে কন একজন কয়ে মাথায় আরেকজন কয়ে বুকে কোনটা ঠিক একটা প্রাণী আছে যে প্রাণীটা যে প্রাণীটা সামনে চলতে পারে না সে পিছনে যায় তার ঠ্যাংগুলো পিছনের দিকে চলে আসে সে সামনে যেতেই পারে না সেই প্রাণীটার মাথায় থাকে মন মাথায় কি থাকে মল এই জন্য সামনে না চলে সে পিছনের দিকে আসে আমি তো মনে করি যারা এমনি এমনি গবেষণা করে যারা বলার চেষ্টা করেন যে কালটা মানুষের মাথার ভিতরে বুকে নয় তার হাদিসের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ সুস্পষ্ট অসংখ্য আয়াত এসেছে আমি সেই দিকে যাব না আলবুল্লাতি এই কলমটা কোথায় আল্লাহ আল্লাতি ফিস আল্লাহ বলছেন ওমা ওয়াহসিলা মা ফিস অনেক আয়াত আছে সেই কলমটা হলো তোমাদের বক্ষের ভিতরে এটাই হলো কলমের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো সে কলবের দরজায় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে আসুন সেই আল্লাহর নবুত্বের বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করি আমরা সবাই চোখ মিলিয়ে বলি কুল আউযু বিরাব্বিন সবাই বলুন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس الله أكبر الذي يوسوس في صدور الناس من الجنة والناس শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কলবে না সুদূরে সুদূরে কলবে ওয়াসওয়াসা দিতে পারে না কলবের মধ্যে ঢুকতে পারে না কলবের দরজায় গিয়ে হিট মারে কি মারে হিট মারে কিন্তু কলবের ভিতরে এসে ঢুকতে পারে না কল সদর হলো কলবের দরজা কলবের দরজা হলো সাদার সেই সদরে গিয়ে হিট মারে কিন্তু সে ভিতরে ঢুকতে পারে না কারণ ওই রুহুটা কার নির্দেশে চলে আসতে বলবেন না কার আল্লাহ কারণ নিঃসন্দেহে শয়তানের কৌশল সব সময়ের জন্য সবল না অতিশয় দুর্বল খুব দুর্বল পারবে না সে শুধুমাত্র একটা হুঙ্কার ছাড়বেন আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে শয়তান সঙ্গে সঙ্গে পালায় দৌড়ায় বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর ডোনাল্ড ট্রাম্পের একটা প্রোগ্রাম দেখলাম সেদিন ডোনাল্ড ট্রাম্প সেনেটর বিশ্বের বড় ছোট মোটো একটা বুড়াউন ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প সে মডিস্টের কোন একটা দেশে এসেছে একটা প্রণামে যোগদান করতে সব মুসলমান সেখানে ম্যাক্সিমাম তো তার বক্তব্যের মাঝেই কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মুসলমান সে আবার হঠাৎ করে দেখবে মুসলমানের কথা বলতে আল্লাহ আকবর বলে বলবে তো একজন বলে ফেলছে আল্লাহ মানে মুসলমানদের বিজয় এসেছে এই স্লোগান দিয়া বলুন না লিল্লাহে তাকবীর আছে ঝাল আছে অনেকে এই স্লোগান সহ্য করতে পারেন না আসতে বলবেন না আছে না শুনলে ওর গায়ে চলে যার গা চলে আল্লাহর নাম শুনলে ওর জন্মে ভেজাল আছে আল্লাহর নাম শুনলে যার মেজাজ গরম হয় আমি মনে করি রক্তের মধ্যে হামান নমরুদ রক্ত লুকানো আছে আমার প্রতিটি পার্শ্বে অবদান কার দেহটা দেহে কোন অংশের দরকার নাই হ্যাঁ? সব দরকার সব দরকার শুধু একবার সর আসুন মনে হয় মরে গেলাম ঠিক কিনা ছয়বার পায়খানা করলে বউরে কয় আম্মা আসসালাম আলাইকুম থাকে আর শিয়ালারে ভুলে যাও শিয়ালার নাম নিলে তোমার বিরক্ত লাগে আল্লাহ কি পারেন নজরে জোরে সুবাহান আল্লাহ কি বীর পুরুষ বুক উঁচু করে হাঁটে বিশাল চেহারা খেলে আল্লাহ শুধু একটু ডাইরেক্ট লাইন করে দিবে বুঝলেন নাই উদার অমর ডাইরেক্ট লাইন হয়ে গেলে গায়ক হ্যাঁ, শক্তি নাই কে পারে আসতে বলবেন না কে পারে যে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ আল্লাহ তালা চালান তোমার চক্ষু আল্লাহ তালা চালান তোমার হাত আল্লাহ তালা চালান সে আল্লাহকে তুমি ঘুরে থাকো সম্মানিত ভাইয়েরা এই জন্য আনুগত্য হবে কার আসতে বলবেন না কার বিচার কি হবে একদিন কোন দিন হাসর কি আছে বিশ্বাস হয় মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তেনা এরকম কিছু না তো নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ তো কিরাপ শুনে মাঝখানে যে বেজায় পা শয়তান কারে কয় দেখে এরকম শয়তান কিছু আছে না নাই পরকাল ছাড়া মানুষ ভালো হবে না পরকালের ভয় ছাড়া মানুষ কখনো ভালো হবে না বান্দার মধ্যে থাকতে হবে র্যাবের ভয় রবের ভয় আমার রবকে আমার রবকে আল্লাহ আমাকে হেফাজত করবেন আল্লাহ আমাকে বাঁচাবেন আপনি পালাবেন কোথায় আমি পালাবো কোথায় পালানোর জন্য কোন রাস্তা খোলা নাই আমার আপনার জন্য দৌড় মারবেন কোথায় আপনি ওই আসমানের মালিকানা আল্লাহর জমিনের মালিকানা আল্লাহ কোথাও আপনি যেতে পারবেন না সমস্ত ইমিগ্রেশন আপনাকে আটকায় দেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان جرب الله أكبر কোথায় দৌড়াবে তুমি দূর মেরে ক্লান্ত হয়ে আবার আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন বান্দার অতএব সবকিছু ছেড়ে দিয়ে আমার আনুগত্য কর আমার গোলামি কর আমার ভাইয়েরা কেমনে আপনি লুকাবেন কেমনে আপনি পড়াবেন আমার বন্ধুগণ অনেক কথা আছে যখন শুরু করেছি আজকে একটু সময় নিয়ে শেষ করতে চাই কেউ তো কিছু কন বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ সময় যদি একটু বেশি লাগে সবাইকে আমাকে সময় দিবেন সময় দিবেন আমরা ফিরে চলে যাবে একজন আলোচকের সামনে থেকে যখন কোন শ্রোতা ওঠে একজন শ্রোতা ওঠে ওঠে তখন মনে হয় কি জানেন সে আলোচকের যারা তার একটা করে ছিঁড়ে যাচ্ছে দারুণ কষ্ট পায় সে আমরা কেউ যাবো না একটু ধৈর্য সহকারে শুনবো একজন বলছেন থাকবো হুজুর কে যেন একটা সাউন্ড দিয়েছে এটাও অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ। থাকলে কি আমি আর বাঁচবো আমার তো হয়ে যায় বসুন আমি <clears throat> নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করছি সাবজেক্ট হচ্ছে আনুগত্য হবে কার আসতে বলবেন না কার আল্লাহ পাকে এই আনুগত্যের মাঝে প্রতিবন্ধক কিছু কাজ আছে যেরকম পাঁচটি কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে কখনো মাফি করবেন না আল্লাহ বান্দাকে কখনো মাফ করবেন পাঁচটা কাজ এই পাঁচটি কাজ কি একটু পরে আসতেছে মনে রাখবেন মনে করে দিবেন আমাকে হ্যাঁ? মনে করে দিবেন আমি ওই পয়েন্টে যাচ্ছি দেখেন আল্লাহ বলছেন ভালোবাসার কথা না আনুগত্যের কথা ভালো করে বলবেন ভালোবাসার না আনুগত্যের আনুগত্যের আমি কিন্তু এখানে শুধু ওয়াজ করতে আসি না আমি এখানে এসেছি কিন্তু একটা ক্লাস নিতে একটা ক্লাস হচ্ছে কিন্তু এটা ওই দেখবেন কিছু কিছু জায়গা আছে খালি মানে দুই তিন ঘন্টা এক চোখ বন্ধ গেলে মারে টান একটা নেই তিন ঘন্টা আছে না হবে বুঝতে হবে আবার কিছু কিছু দেখবেন সিগারেট করতে করতে পায়জামা থাকে লাভ মেরে টেবিলে চলে গিয়াসুদ্দিন তাহরি গজবি ভালোই তো জানেন একজন আছে সে বলে আমি যা করি তাই ভাইরাল হয় মানে মানুষ একজনের নাম শুনলে বলবে খুব ভালো সে ব্যক্তিত্ব সম্পন্ন তার নাম শুনলে মানুষ হাসে নাম শুনে কি করে মানে তার আচরণটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ এটা ঠিক নয় এটা উচিত নয় কোরআনের আলোচনায় যারা এরকম ব্যঙ্গচিত্র মঞ্চে মঞ্চস্থ করে ওদেরকে খাট ধরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার ঠিক কিনা কারণ এটা কিসের আলোচনা আসতে বলবেন না কিসের আলোচনা কোরআনের আলোচনায় থাকতে হবে ভাব গাম্ভীর্য থাকতে হবে নিরব পরিবেশ আদর এটা সুন্দর পরিবেশ থাকতে হবে নাচানাচি ফালাফালি তার নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এগুলো করা যাবে কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আদব থাকবে কেন আদব তো জাতির নাই আদব অনেক আগে চলে গেছে বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর তার ছেলে একটু পেয়াদেবি শিখতেছিল শিক্ষক আসছে পড়াতে বাদশাহ আলমগীর বললেন বাবা তোমার শিক্ষক তোমাকে পড়াতে এসেছে বাদশাহ আলমগীরের ছেলে তো বাদশাহ ছেলেই রাজপুত্র প্রিন্স শিক্ষক আসছে সালাম দিয়েছে শিক্ষক বসে গেছে বাদশাহ আলমগীর বলছে বাবা তোমাকে একটা কাজ করতে হবে কি হাতে বদনা নাও বদনা নিয়েছেন বন্যা নিয়েছে ছেলে এবার বলতে তোমার দুই হাতে তুমি যে রাজার ছেলে তোমার দুই হাতে তোমার শিক্ষকের দুই পা ধুয়ে দাও আল্লাহ একবার বলবেন না তোমার দুই হাত দিয়ে তোমার শিক্ষকের দুই হাত দুই পা ধুয়ে দাও অহংকারকে চূর্ণ করো তুমি রাজার ছেলে হতে পারো তোমার যে অনেক সম্মানে বেশি হলো তোমার শিক্ষক শিক্ষককে সম্মান করো আজকে এই জাতি শিক্ষক কেমন সম্মান করে দুই পা না ধুইয়া দুই হাত পা ধুইয়া গোটা দেহ পুকুরে দেয় ফেলে হুজুর ডুব দিয়ে ওঠেন এই হলো জাতির অবস্থা শিক্ষকের কোন সম্মান নাই নেতার কোন দাম নাই কর্মীর কাছে কর্মী কয়ে কিসের চার টাকার নেতা ঠিক কিনা বলেন মঞ্চে এসে জনসভায় এসে আলোচনার আলোচনার মধ্যে শুরু সিআর নেওয়া হয় ঠিক কিনা আদব আজকে হারিয়ে যাওয়ার পথে কেন জানে এটার মূল কারণ হলো এটার পেছনে রয়েছে এটা বেদক নেতৃত্ব নেতৃত্ব কাজ করছে সম্মানিত ভাইরা শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ কি আদব তিনি দেখিয়েছেন আল্লাহ আমার নবী যে আদব শিখিয়ে দিয়েছেন আদব কাকে বলে এমন একটি মাসে আজকে আলোচনা শুনতে এসেছি এই মাসে জন্ম নিয়েছেন মোহাম্মদ সাল্লাহ এই মাসে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনাদের দোয়ায় এবার আমি হজে গিয়েছিলাম আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার বউকে নিয়ে কাউর বাদ দিয়ে সব নিয়ে গেছিলাম আমার সমস্ত থাকলে আপনাদের সবাইকে নিয়ে যেতাম যাই হোক গিয়েছিলাম মক্কে ছিলাম যেহেতু আপনার আমার কাছের মানুষ চার বছর হলে আসি একটু নিজের কথাতে কিছু বলা দরকার একটু গল্পের মতো হলে কিন্তু বলা উচিত তবু এখানে কিছু উদ্দেশ্য আছে উপদেশ আছে পক্ষে ছিলাম আমি যে কদিন এবার আপনাদের দয় আল্লাহ পাক আমাকে একটা বিশাল উপহার আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি সেটা হলো কাবার শরীফের যে গিলাফটা আছে যে গিলাফ দিয়ে কালো কাপড় দিয়ে মুড়ানো হয় একটি বছরের জন্য আরাফাত দিন আবার ওটাকে চেঞ্জ করে আবার গিলাফ পরানো হয় সেই কাবা শরীফের গিলাফের একটা অংশ আল কিসওয়াতুল কাবাতুল মুশাররাফা কাবা শরীফের সেই গিলাফের একটা অংশ আমাকে দেওয়া হয়েছে উপহার স্বরূপ সবাই কি খুশি হয়েছেন এটা আমার পাওয়া এটা আপনাদেরও পাওয়া বলি আলহামদুলিল্লাহ আমার ভাববেন না এটা দিয়ে আমি কোনো তাবিজ টাবিজ করবো এটা কিছু যেন পাবেন না এগুলো কারবার আমি করি না কোনো গায়ে কোনো কিছু ঝুলাবেন না কোনো কিছু লটকাবেন না কোন তাবিজ ঝুলাবেন না সাত আট ছয় তিন আট পাঁচ নয় তিন চোদ্দ কি কেন সঙ্গে সঙ্গে দিয়ে তাবিজ দিয়ে গলায় ঝুলাই দেয় যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে তার প্রতি তার ভরসা থাকবে আল্লাহর প্রতি তার কোনো ভরসা থাকবে না কোনো দরকার নাই এগুলো এগুলো কি আল্লাহ পাঁচজনকে মাফ করবেন না এর মধ্যে এক নাম্বার হলো যারা কাজে লিপ্ত থাকবে তাদেরকে মাফ করবেন আরো চারটা আছে বলবো কেবল একটা ফাইন্ড আউট হলো আস্তে আস্তে বলবো আমি তো আমি সেই মক্কায় থাকার পর সেখান থেকে গেলাম মদিনায় প্রত্যেক দিন আমি ফজরে নামাজ পড়েছি মসজিদ আট দিন ম্যাক্সিমাম দিনে যিনি আমাদের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন ডক্টর আব্দুর রহমান হুসাইফি নব্বই বছরের যুবক মানুষ যুবক মানুষ বুড়া মানুষ নব্বই বছর বয়স একদিন তিনি ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ আব্দুল মান্নান ভাই আমি শুরু করলাম বই দেখে দেখি তো নামাজটা কত মিনিট হয় দীর্ঘ সময় হয়তো একদিন দেখলাম যে তার নামাজ সালাম ফেরা পর্যন্ত তার সময় লেগেছে আল্লাহ আকবর প্রথম রাখার থেকে সময় লেগেছে মাত্র উনত্রিশ মিনিট জোরে বলি আল্লাহ আকবর আমার দেশে যে কোনো মসজিদে যে কোনো ইমাম যদি কোনোদিন ফজরের নামাজ দুরাকাত আদায় করতে নিয়ে উনত্রিশ মিনিট সময় নিয়েই নেয় নামাজও শেষ চাকরিও শেষ ঠিক কিনা বলবো হুজুর যার নাই কোনো গতি সেই করে ইমামতি আপনার চাকরি শেষ ঠিক তাহলে এখন বলুন নামাজ আগে না ধৈর্য আগে বলুন বলুন বলুন বলুন নামাজ আগে না ধৈর্য আগে ওয়াস আগে না ধৈর্য আগে এই যে বসে আছেন এখানে ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে মন চাচ্ছে দৌড় মারি এরকম হতে পারে এখানে ধৈর্যের দরকার আছে না নাই বসে আছি আমার বরকতপূর্ণ জায়গায় বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা কথায় তো কথা বাড়ে কথায় কথা আসে বলে ফেললাম আমার নবীজির মদিনা মকবরায় আমি দেখেছি অসংখ্যবার রসুলের কবরে লক্ষ্য করে আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যারা সরাসরি কবরে যাবে তাদের সালামটা হবে এমন এখান থেকে আমরা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال আমি দেখলাম সেখানে একটা ফুল পেলাম না কোন একটা লোক সেখানে দাঁড়িয়ে কবরের দিকে লক্ষ্য করে দুহাত তুলতে দেখলাম না অথচ আমার দেশে নবীজির জন্মের মাসে মৃত্যুর মাসে লক্ষ্য করি জেসনে জুলুস ঈদ মিলাদুন নবী এই নাম দিয়া আমার নবীজির জন্মের মাসে খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী কেক কেটে জন্মদিন পালন করে হ্যাপি বার্থডে টু কুত্তা ঠিক না আছে না নাই এগুলো মুসলমানদের কাজ আসতে মুসলমানদের কাজ আমার মৃত্যুর পর সাহাবেকরাম ছিলেন তিরিশ বছর শাসন করেছেন খেলাফার আসেনি তাদের সময় এগুলো ছিল আসতে বলবেন না ছিল আমি মক্কার ইমাম মদিনার ইমামদের সঙ্গে আমি কথা বলেছি সেখানে গিয়ে গিয়েছে মত বিনিময় করেছে না কোথাও তো কোনো এরকম কোনো আচরণ নাই আমার সাবকন্টিনেন্টে বাংলাদেশে কিছু সমস্যা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই সমস্ত কাজগুলো পালন করা সম্পূর্ণ শিল্পের কাজ এগুলোতে আমরা কেউ যাব আসতে বলবেন না যাবো নবীজির আদর্শ আমরা ফলো করবো চলে বলি ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ তারা করতে হতে হবে আল্লাহর নগত্তর আল্লাহ কি পেতে হলে আরেকটা জায়গায় আবার সুন্দর করে ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর তোমরা ইত্তেবা করো এমন আয়াত আছে না নাই আমার আপনার ঘরের আয়াত আমার আপনার মুখের আয়াত যারা একটু কোরআন চর্চা করেন হাদিস চর্চা করেন আয়াতটা মুখস্থ থাকার কথা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন আল্লাহু সেই ওফা তো তো হম তে হে জহা চিজ چیز কলম তে হোহাম্মদ কে যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম ডুবিবে তোমরা মাটির পৃথিবী কোন ছাড় দুনিয়াও পাবে আখরাতও পাবে নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে কোন সুবহান আল্লাহ আমার আল্লাহর পরিচয় আমার আল্লাহ নিজে দিয়েছেন আমার সবাই ছোট মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর আমার আল্লাহ আমার নবীর পরিচয় দিয়ে জানিয়ে দিলেন ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলি আল্লাহ কি সম্মান আল্লাহ আমার রসুলকে দান করেছে আমার আল্লাহ একটা বারের জন্য আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাকেন নাই বড় মানুষকে নাম ধরে ডাকে এটা বিয়া দেবি না আপনার শিক্ষককে আপনি ডাকবেন এই ইসমাইল ভাই লিখে আসো ভালো বলবে কেউ আল্লাহ কত বড় আল্লাহ কত বড় মহান সে আল্লাহ পর্যন্ত আমার রসুলকে নাম ধরে ডাকেন না সম্মান দিয়ে কথা বলেন এই সম্মান রাসুলকে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন এই কোরআন শরীফ ছেড়ে দিলাম আপনার সামনে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতকে আপনাকে সার্চ করুন ছয় হাজার দুই শত বত্রিশটা আয়াত তারা কিছু কম বেশি হতে পারে কিন্তু অনেকে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত বলেন এটা কিন্তু সহির আয়াত নয় ছয় হাজার ছয় শত ছেষট্টিটা আয়াত বলবো না যে কয়টি আয়াত আছে সেই কয়টি আয়াতকে আপনার রিসার্চ করে দেখুন গবেষণা করে দেখুন একটা এত আপনি খুঁজে পাবেন না যে জায়গায় আমার রসুলকে একটা বারের জন্য আল্লাহ পাক দেখেছেন ইয়া মোহাম্মদ কোথাও দেখতে পাবেন না ইয়া আহমদ দেখতে পাবেন না বরং চরাল আল্লাহ রসুলকে আল্লাহ পাক সম্মান জানিয়ে দান দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল الكفار والمنافقين জোরে বলুন আল্লাহু আকবার আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك আরেক জায়গায় ডাক দিচ্ছেন এত সুন্দর করে ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা তালিলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির والرجز فهجر জয় বলুন আল্লাহু আকবার হযরত আয়েশা বলেন নবীজি আমার রুটি পছন্দ করতেন এবং ছাগলের গোশত পছন্দ করতেন এটা দুটো পেলে রসুল খুব খুশি হয়ে যেতেন যখন আমি খেতে দিতাম রসুল আমার দিকে প্লেটটা ঠেলে দিতেন আর বলতেন আয়েশা তুমি আগে শুরু করো তুমি আগে শুরু করো এরপর আমি আগে এরপর আমি শুরু করব রসুল বলতেন আয়েশা তুমি আগে দুধের দুধ পান করো গ্লাসটা রসুল তার হাতে আগায় দিতেন রসুলকে আগে দিতেন আবার আগায় দিতেন আয়েশা তুমি আগে শুরু করো খাওয়ার পরে অবশিষ্ট দুধ রসুল খেয়েছেন আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন বলেন বলেন বলেন খাইতেন না খাওয়াতেন রসুল নেতা আজকের সমাজে ওটার অধিকাংশ না তাকে খায় না খাওয়ায় আমি কিন্তু বলি আমার ভাইয়েরা আমার নদী আগে খেতেন না আগে খাওয়াতেন আগে পান করাতেন এরপরে নবীজি পান করতেন বউকে পর্যন্ত আগে খাওয়ায় দিতেন আমরা বউকে আগে খাওয়াবো সব কি উল্টা পাল্টা এগুলো আজকে আমার শুনবো নাকি বউকে আমরা আগে খাওয়াবো জোরে বলি ইনশাআল্লাহ ছোট ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ কারে যে খাওয়াবে কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চালিয়ে যাবো জোরে বলি ইনশাআল্লাহ নবীজির সিরাত কত সুন্দর নবীজির আদর্শ কত সুন্দর আল্লাহ আজকে আমাকে মানিক ভাই ইলিশ খাওয়ালে ইলিশ মাছ ইলিশ খাওয়াচ্ছে কারণ যে খাওয়াবে তার শুকর আদায় করা দরকার তাই না আল্লাহ যে খাওয়া সে আল্লাহ আল্লাহ তো এই ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ কিনে আনে স্বামী ঠিক আছে আপনি কিনে আনেন এই কোটা বাড়া রান্না বান্না কি করে বউ স্ত্রী করে আচ্ছা রান্না বান্না করে ওই মাছের কল্লা মাছের যে মাথাটা এটা কে খায় স্বামী খায় স্বামী খায় খান আবার কথা কেন খায় না খান সমস্যা নেই আপনার আট দিন খান দশ দিন খান বারো দিন খান দুই সপ্তাহ খান অন্তত একটা দিন তো অন্তত ইলিশের মাথা নিয়ে বলা উচিত ময়না তুমি একটু খাও আমার এই ওয়াজ শোনার পর আমার মায়েরা মনে মনে চিন্তা করছে হুজুর ভালো তো এরকম জীবনে মাছের মাথা কপালে জুটে নাই আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর যাক আজকে থেকে আমরা কাল্লা খাওয়ার অনুমতি পেয়ে গেলাম খাবে স্বামী বিড়াই আগে না খায় আপনাকে খান চলে গেছেন বউ নাই রহমানের রহমান কষ্ট হচ্ছে না কি কষ্ট আপনাকে দেখলে সব কষ্ট ভুলে যায় যেটা বলি আমার নবীজি তার এই কষ্ট সহ্য করতে পারলেন না নবীজি করলেন কি মদিনার সবচেয়ে বড় একজন ধনী সাহাবি আনসার সাহাবিকে ডাক দিয়ে বললেন আনসার তুমি কিছু নুসরাত করবে নাকি কি তোমাকে অবশ্যই একটা কাজ দেব কি কাজ আমার আব্দুর রহমান ধনী মানুষ বউ নাই টাকা নাই পয়সা নাই কেমন করে চলবে সে তুমি একটু তার দিকে সুনজর রাখো সাহাবি তাকে নিয়ে চলে গেলেন তার দুটা বাগান দেখায় দিলেন এই দুইটা বাগান দেখায় দিয়ে বললেন এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন আর এটাও তোমাকে জানিয়ে দেই এই মদিনার মধ্যে সবচেয়ে বড় বড় দুটি বাগান এটা আমার দুটা বাগান তুমি যেটা চাবে সেটা আমি তোমার নামে দলিল করে দেব আর আমার আর আমার দুইটা বউ আছে আমার একটা বউ হলো চলবে আল্লাহ আমাকে দুজন স্ত্রী দান করেছেন দুজন স্ত্রী তোমার সামনে হাজির করে দেব যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দেব এরপরে তুমি তাকে বিয়ে করে নেবে কি ভালোবাসা সেই ভালোবাসা আজকে আছে নাকি কি ভালোবাসা আমরা পেলাম ইউনিভার্সিটি থেকে ওই সে আমরা মা তাকে বলেছিল ভার্সিটিতে যাওয়ার আগে তোমার খালির মা বলেছিল বাবার বাবা যেখানে যাবে পাঁচ অক্ত নামাজ পড়বে ছেলেটা পাঁচ অক্ত নামাজ পড়ে গিরার উপরে প্যান্ট পরে মাথায় একটু রাখে মুখে দাঁড়িয়ে রেখেছে ছোট্ট ছোট্ট দাড়ি এই কচি একটা সন্তান আমার দেশের গর্ব সে দেশের পক্ষে কিছু কথা বলেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যার স্ট্যাটাসটা পড়েছে কত সুদূর প্রসার স্ট্যাটাস সে দেশকে মন থেকে ভালোবাসত এই আমরা আর কি জীবন দিতে হলো কেন এই আপনার কি জীবন কেন দিতে হলো এর কারণ হলো সে নামাজটা পড়েছিল সে মানুষকে নামাজের জন্য ডেকেছিল দেশের পক্ষে কথা বলেছিল একই ক্লাস একই সহপাঠী একই হলের মধ্যে থাকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পাঁচ ছয়জন মিলে পিটায় পিটায় পাঁচ ঘন্টায় মেরে ফেলে দিল এটাকে মানুষের কাজ নাকি আসতে বলবেন এটাকে মানুষের কাজ নাকি যেই বইয়েছে এদেশের সবচেয়ে মেরিট মেরিট ছাত্ররা মেরিটোরিয়াস স্টুডেন্টরা সব চলে যায় সেখানে ভর্তি অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে যায় সেই ভার্সিটির ছাত্রদের ভিতরে যদি এমন জাতীয় যদি মানসিকতা তৈরি হয়ে যায় অবশ্যই শিক্ষার মধ্যে কিছু ঘাটতি আছে না নাই আসতে বলবেন না আসে না নাই সে ঘাটতি হলো কিসের শিক্ষার ঘাটতি আসতে বলবেন না কিসের শিক্ষা কোরআনের শিক্ষা যদি সেখানে চালু হয়ে যেত তাহলে ইঞ্জিনিয়ার গুলো রডে ফাঁকে দিত না ওই গুলো কোন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ফাঁকি দিত না মেডিকেল সায়েন্সের ভিতরে যদি কোরআন শিক্ষার সাবজেক্টটা বাধ্যতামূলক করে দেওয়া হতো কোন ডাক্তাররা অপারেশন করতে চায় সব করতো না হ্যাঁ। ঠিক হ্যাঁ। যদি কোরআন শিক্ষা যদি কমার্সে কোনো সাবজেক্টে দেওয়া হতো ব্যাংকে গিয়ে ব্যাংকে চাকরি করতে গিয়ে ম্যানেজার সাহেব কোনো দুর্নীতির আশ্রয় নিত না ব্যাংকের টাকা হরিলুট করতো না সব জায়গায় শিক্ষার দরকার কিসের শিক্ষা বলে আসতে বলবেন না কিসের শিক্ষা সব জাতি ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে আমার বন্ধুগণ সেই ভালোবাসা আজকে হারিয়ে যাওয়ার পথে সব বিদায় ঘন্টার যেন বেঁচে গেছে কেউ কাউকে দাম দেয় না সন্তান হয়ে বাপকে সম্মান করে না ছাত্র হয়ে শিক্ষককে সম্মান করে না বুড়ো বয়সে বাপকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে আচ্ছা, আমি নিজের চোখে দেখেছি করে বৃদ্ধাশ্রমে কত বুড়ি বুড়ি মানুষ বুড়ো বুড়ো মানুষ তাদের সন্তান এক একজন বড় বড় পুলিশ কর্মকর্তা বড় বড় অফিসার কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ এরকম বড় বড় প্রফেসর কিন্তু আমি হলফ করে বলতে পারি কোন বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না যে একজন বুড়ি মহিলা একজন বুড়া বাপ কোন আলেমের বাবা সন্তান করে বাপকে জানাবে ঠিক এই জন্য সব সন্তানকে তিরিশ কোরআন আপনার সন্তান জাতির শ্রেষ্ঠ চরিত্র যুবকে পরিণত হয়ে যাবে কষ্ট হচ্ছে এই মাহফিল আগামী থেকে তিন দিন হবে এই অঞ্চলের সবচেয়ে বড় লোকজন বেশি হলে বড় মাহফিল হয় না মাহফিলের সাজানো গোছানোটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় মাহফিল অনেক সাজানো গোসানো হয়েছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল জোরে বলি আল্লাহ আমি আরো জোরে আল্লাহ আমি এটা সুন্দর আয়োজন তারা তারা মাহফিলকে সাজায় তারা কোরআনকে সাজিয়েছে বলি আলহামদুলিল্লাহ আব্দুর রহমানকে আনসার সাহাবি বললেন তুমি কোন বাগান নিবা কোন বউটা নিবা চিন্তা করছেন বউ দিচ্ছে বাগানও দিচ্ছে সোমানুল্লাহ বলবেন না এবার আব্দুর রহমান মুসকি হাসি মেরে বলছেন ভাই তোমার বউ তার একটা দরকার নাই তোমার জমিও দলিল করে দেওয়ার দরকার নাই কেন আল্লাহ আমাকে মক্কায় প্রচুর দিয়েছেন আমি দেখেছি আমার লাগবে না এগুলো তুমি আমাকে একটু বাজার দেখায় দাও ব্যবসার কৌশল শেখায় দাও আমি কি ব্যবসা করে খাবো আল্লাহ একজন ব্যবসায়ী এবং রসুল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব থাকবে জোরে বলে সুবাহান আল্লাহ সেই ব্যবসায় আজকে সুদের কারবার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সেই ব্যবসায় আজকে দুর্নীতি আছে না নাই চাউলের মধ্যে পাথর ঢুকানো আছে না নাই কাটারি হোক ওর মধ্যে কি কিছু ঢুকায় চাল বিখ্যাত চাল বলি আলহামদুলিল্লাহ সুন্দর এলাকার মানুষ আলোচনা চালিয়ে যাব আল্লাহ কয়জনকে মাফ করবেন না আসতে বলবেন কয়জনকে মাফ করবেন না আমি বলেছি কয়জনের কথা আরো আছে কয়জন এদিকে আব্দুর রহমানকে ব্যবসার জন্য বলে দিলেন যে আপনি অমুক বাজারে চলে যান বাজারে ব্যবসা করলেন ব্যবসা করে কয়েক রতি আনি না কিন্তু কয়েক রতি সোনা তার কামাই হলো কয়েক রতি কয়েক রতি সোনা কামাই হওয়া মাত্রই তিনি কি করলেন চট করে বিয়ে করে নিলেন আলহামদুলিল্লাহ বলবেন না বিয়ে কি দরকার আছে বিয়ে না করলে বাচ্চা হবে না তো আর বাচ্চা না হলে জিকির করবে কে হ্যাঁ জিকির করার জন্য বাচ্চার দরকার মানুষ দরকার এই জন্য বিয়ে করতে হবে সবাই বিয়ে করতে রাজি আছেন কিন্তু কিন্তু সেই বিয়েতে দাওয়াত পাননি আমার রসুল আমার রসুল বিয়েতে দাওয়াত পান নাই বিয়ে হয়ে গেছে তিন চার দিন খবর নাই তিন চার দিন পর আমার নবজির কাছে তিনি দেখা করার জন্য আসলেন আমার নবীর সামনে যখন তিনি এসেছেন সুন্দর জামা গায়ে দিয়ে এসেছেন গায়ে সুন্দর সুগন্ধি লাগায় এসেছেন এবং তাকে সুন্দর দেখা যাচ্ছিল বিয়ের পর কিন্তু মানুষের চেয়ারের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আসে আসে না এই সৌন্দর্য কে দিয়ে দেন কিন্তু এই সৌন্দর্য তার আসবে না যে বিয়ের আগে ওয়াকাম করছে কি কথা কি বোঝা গেল এরকম ওয়াকাম পুরুষ নাই তো আছে আছে সমাজে আছে না নাই এখানে না হয় নাই থাকতেই পারে থাকতেই পারে কিন্তু বলতে হবে নাই ঠিক কিনা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি করছি অকাল মাফ করে দেই আল্লাহ মাফ করে দেবে যেটা মাফের জায়গা বলি আলহামদুলিল্লাহ আর যেটা আলহামদুলিল্লাহ থাকতে পারে এখানে চোরও থাকতে পারে গত বসে একটা মাহফিলে আলোচনা করতে গিয়ে আলোচনার শেষের দিকে শুনলাম যে একজনের হুন্ডা চুরি হয়ে গেছে এমন ওয়াজ হয়েছে হুন্ডা নাই কি কথা কি বুঝতেছে তো হেদায়ত সবার হয় না এখানে কত ধরনের মানুষ আসছেন এখানে খুনি আসতে পারে এখানে চোর আসতে পারে এখানে ডাকাত আসতে পারে কিন্তু সবগুলো কার গোলাম সবগুলো কার গোলাম আমরা ক্ষমা চেয়ে নেবো কার কাছে মাফ করবেন কে আমার ভাইয়েরা আব্দুর রহমান ইবনাফ বিয়ে করে নিয়েছেন তিন চার দিন পর নবীর সামনে হাজির রসুল বলছেন আব্দুর রহমান চেয়ারের মধ্যে কেমন যেন সৌন্দর্য লুকানো তুমি কিছু একটা করছো মানে সুগন্ধি লাগতেছে তোমার গা থেকে সুগন্ধি আসতেছে গুজুর আমি তো বিয়ে করছি রসুল বলেন বিয়ে করলাম তুমি দাওয়াত পেলাম না আমি একসঙ্গে হিজরত করলাম একসঙ্গে মক্কা থেকে মদিনায় চলে এলাম তুমি বিয়ে করলে আমাকে দাওয়াত দিলে না কেন আব্দুর রহমান বলছেন হুজুর বিয়ে কেমনটা করে যেন হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেল আমি আপনাকে দাওয়াত দেবো সময় পাই নাই কি কথা কি হ্যাঁ, বোঝা এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল বিয়ের বিষয়ে কোনো দেরি করা উচিত দেরি করা উচিত উনি সুযোগ পান নাই বিয়ের পর্যায়ে হয়ে গেছে ইজাব কবলটা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সাক্ষী হয়ে গেছে মিলে গেছে বিয়েটা হয়ে গেছে আমার বন্ধুগণ কিন্তু আমাদের সেই বিয়ের আগে থেকে কত প্রসেসিং গায়ে হলুদ গায়ে হলুদ কি মুসলমানের কাজ আসতে মুসলমানের কাজ গায়ে হলুদ মুসলমানের কাজ নয় গায়ে হলুদ অনুষ্ঠান দিয়া আগের দিনই চলে যায় তাও মায়ের কাছে গিয়ে বিয়ে বিয়ের কাছে গিয়া সারাপ দিয়ে গালের মধ্যে একটা হলুদ লাগায় দেয় এই সমস্ত নষ্টামি দুষ্টামি গুলো মুসলমানদের মধ্যে থাকতে পারে এগুলো করা যাবে না এগুলো করা উচিত নয় আমার রসুল বলছেন আব্দুর রহমান বিয়েতে করে নিয়েছ বউকে টাকা পয়সা দিয়েছে নাকি বউকে মরণা দিয়েছে নাকি এবার তিনি বলছেন ইয়া আমি ব্যবসা করেছি কয়েক কোটি সোনা কামাই করেছি সেই কয়েক কোটি সোনা দিয়ে আমি আমার বউকে আমার করে এনেছি রসুল বলছেন আল্লাহ আমার আব্দুর রহমান যে ব্যবসা শুরু করেছে এই মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি তাকে বানাইয়া দাও নবীর দোয়া কি মিস হয় নাকি আল্লাহ আব্দুর রহমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি ছিলেন তিনশো তেরো জনের মধ্যে তিনি একজন ছিলেন যখন তিনি মারা যান এত পরিমাণ সম্পত্তি রেখে যান যে তার সন্তানদের মধ্যে বন্টন করতে গিয়া সোনাগুলো ভাগ করতে হয়ে সোনাগুলো ভাগ করার সময় কোদাল মেরে মেরে সোনাগুলো ভাগ করতে হয়েছে কোদাল দিয়ে কুড়াল মেরে মেরে কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলোকে ভাগ করে লেগেছে আল্লাহ পাক তাকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন সেই সম্পদ খরচ করেছেন কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে কষ্ট করলে কষ্ট করলে পুরস্কার কে দেন আল্লাহ দিয়ে দেন আমি যে কথাটার কারণে আমি এত লম্বায় চলে আসছিলাম সেটা হলো রসুলকে তিনি কি পরিমাণ ভালোবেসেছেন অন্য সাহাবিদের জীবনের দিকে আপনি তাকায় দেখেন একজন সাহাবি আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন রসুল মক্কা থেকে মদিনার দিকে চলে গেছেন আবু সালমা মনে মনে চিন্তা করেন বউ বাচ্চা বাচ্চাটাকে নিয়ে আমি মদিনার দিকে চলে যাব উম্মে সালমাকে বললেন উম্মে সালমা চলো উম্মে সালমাকে নিয়ে যাবেন এই কথা যখন তার শ্বশুর শাশুড়ি জেনে গেছে কাফের তারা জানার সঙ্গে সঙ্গে বউকে তারা আটকায় দিয়েছে ঘরের ভিতরে রেখে দিয়ে তারা বেড়ে দিয়েছে একাই চলে যাও আমাদের মেয়েকে আমরা তোমার সঙ্গে যেতে না তিনি বললেন আমার বউ কেন গোটা দুনিয়ার সব কিছু ছাড়বো আমার আমি ছাড়তে পারবো না জোরে বলুন সুবাহান আরো জোরে বলুন সুবাহান আল্লাহ হয়ে গেলেন কারাবন্দী হয়ে গেলেন পরিবার করতে গৃহবন্দী হয়ে গেলেন আবু সালমা সুরে চললেন মদিনার দিকে বউ একদিকে স্বামী একদিকে ইসলাম মানলে কি হয় দেখে অথচ ইসলামের ভিতরে স্ত্রী ভিতরে এই দাম্পত্যময় জীবন দারুণ সুখময় ছিল একদিন গল্পের গল্প গল্প করতে করতে গল্পে গল্পে উম্মে সালমা আবু সালমাকে লক্ষ্য করে বলছেন আমার স্বামী আপনি আমাকে কেমন ভালোবাসেন খুব ভালোবাসি আমি আপনাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন আমি যদি আপনার আগে মারা যাই আপনার বউ হয়ে আমি যদি আগে মারা যাই আপনি যদি আমার পরে বেঁচে থাকেন আপনি কি আমার জায়গা আরেকটা মহিলা কিনে আসবেন নাকি বিয়ে করবেন নাকি এবার আবু সালামা মুসকি আসলে বলছেন ও উম্মে সালামা তোমার মনটা কি চাই তুমি যা চাবে আমি তাই করব উম্মে সালামা বলছেন শুনুন আমি আপনাকে দারুণ ভালোবাসা আমি যদি আগে মরে যাই আমার জায়গায় কোনো মহিলাকে আনবেন না বিয়ে করতে পারবেন না আবু সালামা মুসকি মুসকি হাসি মেরে বললেন উম্মে সালমা উম্মে যাও আমি তোমার মনের খবর জানতে পারলাম এমনটা যদি হয়ে যায় তুমি যদি আমার আগে মরে যাও আমি জীবনে আর কোনোদিন বিয়ে করব না আমি তোমাকে প্রমিস করলাম আমি জীবন আর বিয়ের কোনো প্রয়োজন হবে না কিন্তু আমি তোমার ক্ষেত্রে এমনটা দোয়া করব না কারণ আমি শ্রেষ্ঠ দোয়া করতে চাই আমি যদি তোমার আগে মারা যাই তুমি যদি বিধবা হয়ে দুনিয়াতে বেঁচে থাকো আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন যেরকম আল্লাহর কাছে আবু সালমার দোয়াটা কবুল হয়ে গেছে আবু সালমা চলে গেলেন মদিনায় দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নাই একটি বছর পার হয়ে গেল উম্মে সালমা করলেন কি সবার চক্ষু ফাঁকি দিয়া ঘর থেকে বের হয়ে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে একা কিনি মদিনার দিকে রওনা দিয়েছেন মদিনায় পৌঁছে গেছেন ফজরের একটু আগ দিয়া সেই তাহাজের সময় কেনা পৌঁছে গেছেন এমন সময় হঠাৎ করে উম্মে সালমার কানে সংবাদ আসলো আজকে রাত্রিতেই তার প্রাণ প্রিয় স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উম্মে সালমা মদিনায় ঢুকলেন তার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো পরীক্ষা করেন কে আসতে বলে পরীক্ষা করেন কে সন্তান চরিতিম হয়ে গেল স্ত্রী বিধবা হয়ে গেলেন এমন সময় ফজর আজান হয়ে গেল নামাজটা হয়ে গেল উম্মে সালমা কাঁপতেছেন কিন্তু অস্থির হচ্ছেন না কারণ সব ফয়সালা কার হাতে আল্লাহর হাতে ধৈর্যের পরিচয় তিনি দিতে থাকতেন দিতে থাকলেন চাপা কান্নায় ভেঙ্গে পড়লেন নামাজ শেষ হয়ে গেল নবীর কেন সংবাদ গেল জানাজা পড়ায় দিলেন এমনটাও জানতে পারলেন উম্মে সালমা তার স্ত্রী মদিনায় চলে এসেছে সন্তান সহ নবীজি নিজের সন্তানা দেবার জন্য আগে আসলেন সালাম জানালেন আর বলছেন উম্মে সালমা চিন্তা করো না বহু সাহাবি আমার আছে প্রিয় একজন পুরুষকে আমার অত্যন্ত পছন্দের পুরুষকে তোমার স্বামী বানাইয়া দেব উম্মে সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহি আমার স্বামীর চাইতে উত্তম কোন পুরুষ এই দুনিয়াতে আর নাই আমি এর জীবনে কোন সময় গ্রহণ করতে চাই না আমার নবজি মাথা নিচে করে থাকলেন আল্লাহ বলছেন হে রসুল হে জিব্রাইল যাও রসুলকে জানায় দাও রসুল যেন উম্মে সালমাকে প্রস্তাব দিয়ে দেয় কারণ উম্মে সালমার জন্য এই পৃথিবীতে একজন উপযুক্ত পুরুষ আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহু মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা ভালোবাসার প্রতিফল কখনো খারাপ হবে না আল্লাহকে আমরা ভালোবাসবো রসুলকে আমরা ভালোবাসবো তবে ভালোবাসা আগে না আনুগত্য আগে বলেন ভালোবাসার মানে আগে আগে না আনুগত্য আগে আবু তালেব রসুলকে ভালোবেসেছেন না আনুগত্য করেছেন বলেন ভালোবেসেছেন আনুগত্য কিন্তু করেন নাই আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয় কষ্ট হচ্ছে আপনাদের এত সুন্দর মানুষ হামিদুল ভাই আপনার মানুষগুলো দেখেন আল্লাহ আমার হামিদুল ভাইকে আগামীতে দাড়িওয়ালা দেখতে চাই কি বলবেন সুন্দর দেখা যাবে সুন্দর দেখা যাবে না রাখতে হবে কার মহাব্বতে কার নবীর মহাব্বতে রসুলের মহাব্বতে আমরা দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে রাখলে সার্বক্ষণিক সোয়া কে দিবে আল্লাহ আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি এটা কেমন কথা কোন নবী কি দাড়ি ছাড়া ছিলেন সব নবী ছিলেন দাড়িওয়ালা আমরা দাড়িওয়ালা হয়ে যাব আমাদের ভাই কষ্ট পেলেন না তো আপনি এই দেশে ট্রেডিশন চালু আছে সেটা হলো বিয়ের আগে দাঁড়িয়ে রাখা যাবে না নাকি এটা এরকম কিছু দাড়িওয়ালা ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইকুম আমরা সবাই দাড়িওয়ালা হয়ে যাবো জোরে বলি ইনশা আল্লাহ দাড়ি কাটা সাটা দুটোই হারাম দাড়ি যে রাখবে না একটা অজিবকে লঙ্ঘন করলো দাড়ি একটা রাখা হচ্ছে ওয়াজিব দাড়ি কি ওয়াজিব সুন্দর না হচ্ছে ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি প্রায় এই জন্য তাহলে এই ব্যাপারে আমরা একটু সজাগ থাকবো জোরে বলি ইনশা আল্লাহ কষ্ট দিলাম মনে আপনাদের দাঁড়িয়ে রাখলে অনেক কিছুই করা যায় না দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে যদি কোনো বেগানা নারীর দিকে চায় থাকেন ও কামনা করে না ওই দাঁড়িয়ে আমার দিকে চায় থাকুক বারবার চেয়ে থাকে তখন ও বলবে এই কি হুজুর রে এত বড় দাঁড়িয়ে তুই আমার দিকে চায় থাকে কি কথা কি বোঝা গেল দাঁড়িয়ে কিন্তু ইমানের পাহারা দাঁড় দাঁড়িয়ে নিয়ে কিন্তু অনেক কাজ করা যায় না ঠিক আছে না দাঁড়িয়ে বলা হবে জোরে বলি ইনশাআল্লাহ যুবকরা দায়ী রাখতে হবে মাথার চুল রসুলের মতো রাখতে হবে ছোট ছোট করে অথবা বড় একদম ঝাঁকড়ানো হবে খাল পর্যন্ত দিয়ে দেন আপত্তি নেই কিন্তু এখনকার চুলগুলো দেখছে এখনকার চুলগুলো দুই দিকে নাই পিছনেও নাই মানে দুই দিকে চামড়া বের করা পিছনে চামড়া বের করা মাঝখানে মাথার উপরে দোল কইরা বাটি ধুইয়া বাটি কাটি আছে না নেই বলেন কি যে ডিজাইন যখন বলা হয় যুবক তুমি এটি কোন ডিজাইন মেনেছো বলে যে হুজুর বুঝবেন না এটা আমার আধুনিক ভাষণ কে এটা ইউরোপ থেকে এসেছে কার এটা আমেরিকা থেকে এসেছে কার আমেরিকার মেসি আর্জেন্টিনা তুমি কে জানি ব্রাজিল আমি তুমি কে কে আমি কি আমি নিজেও জানি না তাহলে এগুলো পড়ে এগুলো পড়া যাবে না এগুলো ডিজাইন যাবে না আমরা ডিজাইন মানবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের কষ্ট হচ্ছে আপনাদের তো আবু তালেব কিন্তু রসুলের ভালোবাসায় ভালোবাসা নিয়েছেন তিনি ভালোবেসেছেন কিন্তু তার আনুগত্য করেননি এই তিনি জান্নাতিরা জাহান নামি আনুগত্য করতে আনুগত্য করতে বলছেন আবু তালেব ভালোবেসেছেন বটে ভালোবেসে লাভ হয় নাই কারণ ভালোবাসা পরে আসবে আনুগত্য আগে আসবে আবু তাহলে মারা যাচ্ছিলেন মুমুর সমস্ত যখন মরে যাবেন মুমুর সমস্তায় কাঁপড়াচ্ছেন নবজি তার ঘরের মধ্যে ঢুকে বলছেন চাচা জীবনে কোনোদিন একটা বারের জন্য আপনাকে জোর করে নেই আপনি কালেমা পড়েন কিন্তু আমি আপনাকে আজকে অনুরোধ করে বলছি আপনি আমার জন্য যা করেছেন জন্মের পূর্বেই মা হারানো জন্মের পরপরই বাবা হারিয়েছি জন্মের আট বছরে দাদাকে হারিয়েছি সেই ছোট্টবেলা থেকে আপনি আমাকে ভাষা ব্যবসা সব কিছু শিখিয়ে দিয়েছেন বিয়েটা করাই দিয়েছেন এত সুন্দর সোনালির সময় আপনার সঙ্গে পার করলাম আপনি আমার জন্য জেল পর্যন্ত খাটলেন ও চাচা আপনি একটা বারের জন্য ক্যালেমার ঘোষণা দিয়ে দেন আপনি একটা বার বলুন শুধু বলুন না ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার জন্য বেশ জামিন হয়ে যাব আবু তারে বলছেন মোহাম্মদের আমি তোকে ভালোবাসলাম কিন্তু আনুগত্য করতে পারলাম না আমি তো আমার দুই সন্তানকেও দিয়ে দিয়েছি জাফরকে দিলাম আলীকেও দিয়ে দিলাম রসুল বললেন চাচা জাফর যাবে জাফরের কবরে আলী যাবে আলীর কবরে আমি যাব আমার কবরে আপনি আপনার কবরের আমল নামা না আমল নামা না নিয়ে গেলে কোনো লাভ হবে না আবু তালেব চোখ পেরে আছেন আল্লাহর সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন আমার নবীজি ওই সময় দরদ মাখা মুখ নিয়ে দরদ মাখা হাত তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া দিয়া দিয়া একদম পা পর্যন্ত নিয়ে আসলেন নবীর হাতের বরকত আছে না নাই নবীর হাতের বরকতে জান্নাতের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে এ আবু তালেবের গায়ে কোন আগুন লাগবে না মাথায় কোন আগুন লাগবে না সব থেকে নবজি তার হাতের ছোঁয়া দিয়ে দিয়েছেন কিন্তু পায়ের তারুর থেকে যখন যেতে নিয়েছেন সেই সময় আল্লাহ পাক তাকে মানা করে দিলেন আল্লাহ পাক এই আবু তালিবের শাস্তি জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম দিবেন কারণ আমার নবজি তাকে এত পরিমাণ ভালোবেসেছেন এবং তার জীবনে সহযোগিতা করেছেন কিন্তু জাহান্নামে সে ঠিকই হয়ে যাবে কারণ তার মধ্যে আনুগত্য আনুগত্য নাই দুই পায়ে জাহান্নামের দুইটা জুতা পরিধান করে দেওয়া হবে আগুনওয়ালা জুতা সেই জুতা সে আগুনের তার্য সহ্য করতে না পেরে সে আগুনের তাপটা মাথার ব্রেন পর্যন্ত হিট করবে টক করবে মাথার ব্রেন বলা হবে আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে সঙ্গে সঙ্গে ওই আবু তালেব বলে ফেলবে এই জাহ্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি আমার হচ্ছে আমার বন্ধুগণ সেই জাহ্নাম সবার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে এবং সেই নবীর উত্তর সরি হচ্ছে না আলে বলা সেই উত্তর সরি কারা আলেমদের সম্মান কে দিয়েছেন আমি তেমন কিছু না হয়তো ভাবেন যে আমি অনেক বড় মাপের কিছু না আমি ছোটখাটো আল্লাহর একজন অপন্ন গোলাম কিছু কথা বলতে আসি এলেম কালাম তেমন কিছু নাই শুধু নামটাই আছে অতটুকু এলেম কালাম নাই কিন্তু একটা আলিমকে সম্মান করবেন ইমামকে সম্মান করবেন মসজিদের যে ইমাম যে মোসাল্লাই যে মেম্বারে দাঁড়িয়ে তিনি খুদ্া দেন ভাবতে হবে ওই মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই সম্মান শব্দটা রাখবেন কিন্তু আফসোস সম্মান শ্রদ্ধা থাকতো যদি আমরা আড়াই ঘন্টার ইমাম না হয়ে চব্বিশ ঘন্টার ইমাম হতে পারতাম ঠিক কিনা আমরা কয় ঘন্টার ইমাম আড়াই ঘন্টার ইমাম শুধু নামাজের ইমাম যিনি নামাজের ইমাম হবেন তিনি সমাজের ইমাম হবেন যিনি এমন মডেল ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এমন নেতৃত্ব যদি চলে আসে সমাজে সব অশান্তি দূর হয়ে যাবে এটা কারো আদা আসতে বলবেন না কারো আদা দুঃখ লাগে কষ্ট লাগে যেন কোন শকুনের সেই মানে শকুনের চক্ষু আমাদের দিকে তার করে আছে কারা যেন কোন শকুনটা যেন চেয়ে আছে আমাদের দিকে লড়ুর দৃষ্টিতে আমার দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এমন কিছু শক্তি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সাম্প্রদায়িক সম্প্রতি এদেশের হাজার বছরের ঐতিহ্য এই সাবকন্টিনেন্টে কোটি কোটি মুসলমান হিন্দু একসঙ্গে বসবাস করে আসছে কোথাও কোনো সংঘর্ষ নাই কিন্তু সম্প্রতি ভারতে বাবরি মসজিদের যে রায় এটা শুধু মুসলমানের হৃদয় রক্তকরণ হয়নি অধিকাংশ হিন্দু ভাইদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেখানকার সাবেক চিফ জাস্টিস ভারতের সাবেক প্রধান বিচারপতি তিনিও এটা মন্তব্য করেছেন যে এই কাজটা করা ঠিক হয়নি আবার আমাদেরকে হেউ করে বলা হয়েছে যেহেতু বাবরি মসজিদ রাম মন্দিরকে দেওয়া হয়েছে তোমাদের জন্য আমরা পাঁচ কাঠা জায়গা দেব এমন ফকির আমরা না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা ভারতের যুগস্মৃতি দেখবেন সব মুসলমানদের তাজমহল মুসলমানের ঠিক কিনা শাহী দিল্লি জয় জয় মসজিদ গোটা ভারতবর্ষ সাত থেকে আটশো বছর শাসন করেছে মুসলমান আমার হাত থেকে ব্রিটিশরা ক্ষমতা নিয়েছে তাদের শাসন কতকাল এটা আমাদের জানা আছে ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে পারেনি ভারত শিখিয়েছে সাম্প্রদায়িকতা ভারত শিখিয়েছে আমাদেরকে এটাই রায়ের মধ্য দিয়া উগ্রপন্থা আমার দেশের মন্দির আমরা পাহাড় দেবো ঠিক কিনা আমরা ইসলাম মানা করে দিয়েছে ইসলাম এটা বলেনি কিন্তু দুঃখ লাগে আজকে সেই বাবরে মসজিদের বিরুদ্ধে আল্লাহর ঘর আমার বিশ্বাস আল মসজিদ আল্লাহর ঘর যারা ভেঙ্গেছে তারাও একদিন টুকরো টুকরো হয়ে যাবে যাবেই এই স্কন আপনি ওয়াশ করে বন্ধ করতে পারবেন আমেরিকা বন্ধ করতে পারবে না এত শক্তিশালী তাদের ধর্মের প্রচার তারা চালাবে তারা সবকিছু করবে আমরা মুসলমান কিছুই করতে পারবো না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভয় পাই না পাই না পাই না হাত দেখানো ডায়াবেটিস তো হতেই পারে তো ডায়াবেটিস কি এটা কি বদগুণ অসুখ এটা ডায়াবেটিস এটা কার নাই বিদেশে তো অনেকেরই ডায়াবেটিস আছে ডায়াবেটিস মানে একটা ধনী লোকের রোগ এবং জাতীয় রোগ এক লোক গ্রামের লোককে সে শহরে এক অসুস্থ লোককে দেখতে লোকটার ডায়াবেটিস হয়েছে কি হয়েছে ডায়াবেটিস তো কেউ একটা চিকন চাকর লোক শুকনা শাকটা কাজ করে খায় দেশি মুরগি বেশি ভালো না পোল্ডার মুরগি বেশি ভালো দেশি মানুষ দেশি চায় না পোল্ডার চায় দেখতে সুন্দর কোনটা মানে কোটা গ্রামের শহরে এরকম একটা অসুস্থ আত্মীয়কে দেখতে গেছে দেখে এত সুন্দর হাত পা মানুষ অসুস্থ হলো আর গ্রামের লোকটা ভাবতেছে এই লোকটা অসুস্থ হলো কেমন এত সুন্দর চেহারাটা তো বলতেছে ভাইজান শুনলাম অসুস্থ দেখতে আসলাম আমার কি হয়েছে কি ভাই আমার ডায়াবেটিস গ্রামের লোকের বোঝা না ডায়াবেটিস কি মনে মনে আল্লাহ আমার যদি ডায়াবেটিস হতো আমি এরকম সিয়ারা হতো আমার কি কথা কি বুঝতেছে যে ডায়াবেটিস এটা হতেই পারে রক্তের সুগার বেড়ে যাবে এটাকে নিয়ে অনেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে মার পেট থেকে অনেকে ডায়াবেটিস নিয়ে আসে তো এটা নিয়ে বলার কোনো কারণ নেই অনেকেই অসুস্থ থাকতে পারে চলে গেলেও চলে যেতে পারে যা আমি থাকি নাকি এরকম দেখছি তবে যদি খুব নিম্নচাপ বেড়ে যায় নিম্নচাপ যদি খুব বেড়ে যায় আপনি চলে যাবেন সমস্যা নেই দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া সাপ এই সাপটা কিন্তু কম না বুঝলেন হঠাৎ করে এক কয়েক বছর আগে মুসুল আমার সামনে থেকে এক শ্রোতা দাঁড়ায় গেল বুড়ো চাচা বললাম চাচা আপনি উঠলেন কেন বসেন বাবা মাথায় কাজ করতেছে না কেন আপনার ওয়াজ আমার ঢুকতেছে না কেন আমার একটু সমস্যা আছে ঢুকবে একটু ফ্রেশ করতে হবে ওয়াশ করতে হবে কি বিড়ির টান মারতে হবে চিন্তা করে আমি বললাম বিড়ি টান খুচুর বিড়ির টান মারলি ব্রেন ঠিক হয়ে যায় আমার যেরকম এরকম কিছু আছে না এগুলো না আমরা টান দেবো না আমার কোনো টানাটানিতে নাই ঠিক আছে টান দেবো না জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ মাফ করবেন না কয়জনকে কয়জনকে এদিকে আনুগত্য হবে কয়জনের কয়জনের একজনকে দ্বিতীয় জন মোহাম্মদ সম্মানিত পাঁচটা কাজ আল্লাহ পাক যে করবে তাকে মাফ করবেন না একটা হলো শিরকের কাজ নাম্বার দুই হলো যারা করবে আমি এটার ব্যাখ্যা আজকে দিতে পারলাম অনেক লম্বা কথা ছিল আজকে এখানে শেষ করবো আমরা কিছুক্ষণের মধ্যেই কেউ উঠবেন না সবাই বসবেন যেহেতু দুদিন ব্যাপী তার সে মাহফিলের শেষ রজনী এত বড় লোভনীয় দোয়া বাদ দিয়ে যিনি যাবেন আমি ভাববো তিনি একটা বিশাল চান্স হারিয়ে ফেললেন আমরা দোয়া করবো সবাইকে নিয়ে রাজি আছি তো সম্মানিত ভাইয়েরা তো এই নাম্বার দুই হচ্ছে মোনাফিক যারা করবে নাম্বার তিন যারা ইমান এনে আবার কুফরের দিকে যাবে নাম্বার চার হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ জাহান নাম দেবেন যে সমস্ত বান্দাগুলো একদম ডাইরেক্ট কুফুরি করবে কাফির কাফির হয়ে যাবে কাফির হয়ে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না এখানে লক্ষণীয় হলো শিরিক এবং নেফাক শিরিক এবং নেফাক কিছু মুসলমানের মধ্যে আছে না নাই বলেন তো আচ্ছা এই দুটি অপকর্ম থেকে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন ফজর নামাজ পড়বো আমরা সবাই একটু হাত তুলে দেখান তো একটু চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে ফজর জহর আসর মাগরিব এশা পাঁচ অক্ত সালাদ আদায় করা তাওফিক তুমি আল্লাহ ইয়া দাও জোরে বলি আমি আরো জোরে আমি আরো জোরে আমি নামাজ পড়তে রাজি আছেন তো বান্দার হক নষ্ট করতে রাজি আছেন না না খেয়াল থাকবে তো কাউকে আমরা কষ্ট দেবো না কোনো বান্দার হক কষ্ট করবো না জোরে বলি ইনশাআল্লাহ বাপ মাকে সেবা করবো হ্যাঁ বাপ মার সেবা পাবেন বউ আগে না মা আগে বেশ আমাদের সব করে আছে বউ আগে না মা আগে মনে থাকবে এই কথা বউকে বলতে পারবেন বেশি বাড়াবাড়ি করলে বলবেন শোনো আমার মা আগে তুমি বউ পরে ডাইরেক্ট কথা বলে দিবেন সেজন্য মার বিরুদ্ধে কোনো নারী আপনাকে না দিতে পারে এটা খেয়াল রাখতে হবে